বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তিনটা বাংলাদেশের খুব জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইলের রিভিউ নিয়ে আসলাম আশা করি আজকের আমার এই রিভিউ দেখে আপনারা এই তিনটি ব্র্যান্ডের মোবাইল কোনটা নিজের জন্য ভালো হবে এটা জানতে পারবেন এবং বুঝতে সহজ হবে আজকে আমি আপনাদের সামনে যে তিনটি মোবাইলের রিভিউ নিয়ে আসলাম এই তিনটি মোবাইলের তিন নম্বরে আমি রাখছি রিয়েলমি নার্জো তিরিশ এবং দুই নাম্বার রাখছি শাওমি রেডমি নোট এগারো এবং এক নাম্বার রাখছি স্যামসাং গ্যালাক্সি এফ বাইশ চলুন শুরু করা যাক চলুন রিয়েলমি নার্জো তিরিশ নিয়ে কথা বলা যাক রিয়েলমি নার্জো তিরিশ মোবাইলটি দেখতে ঠিক এরকম হবে কালার ডিজাইন অনেক সুন্দর আপনি দুটি কালারে রিয়েলমি নার্জো তিরিশ পেয়ে যাবেন একটা ব্লু ও একটা হোয়াইট এবার চলুন এর ফিউচার নিয়ে কথা বলা যাক রিয়েলমি নার্জো তিরিশ মোবাইলটা আপনারা আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন তিরিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং একশো পার্সেন্ট চার্জ করতে পঁয়ষট্টি মিনিট সময় লাগতে পারে আপনার আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন প্রসেসর পাচ্ছেন octacore two point zero five গেগাহার্সের মিডিয়াটেক হেলিও জি প্রসেসর আপনাকে দিচ্ছে অসাধারণ গেমিং একটা প্রসেসর এই মোবাইলে এই প্রসেসরের মাধ্যমে গেমিং করাটা খুব সহজ হয় র্যাম পেয়ে যাচ্ছেন আপনি ছয় জিবি রোম পাচ্ছেন একশো আঠাশ জিবি ক্যামেরার কথা যদি বলি ক্যামেরা পাচ্ছেন পেছনে আপনার পাচ্ছেন তিনটে ক্যামেরা একটা আটচল্লিশ দুই এবং দুই মেগাপিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন আলট্রা এইচডি ফোর কে সামনে পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে চলুন এই ফোনের ভালো মন্দ দিক নিয়ে একটু কথা বলা যাক আপনি এখানে ভালো পাবেন ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং গ্রেট ক্যামেরার কোয়ালিটি ফোরকে ভিডিও রেকর্ড করার একটা দারুণ সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে ছয় জিবি র্যাম তো ওয়াসাম এই ফোনে নেই super AMOLED display not waterproof Gorilla Glass এইগুলা যদি দিত আমার মনে হয় ফোনটা আরও একটু বেটার হতো যাই হোক যেটুকু দিছে অল্প বাজেটের মধ্যে এটা খুব বেশি কম নয় দ্বিতীয় কাঙ্ক্ষিত মোবাইলের রিভিউতে চলে যাই শাওমি রেডমি নোট ইলেভেন দেখতে ঠিক এরকমই পাবেন আপনি এই ফোনটিও আঠেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যেখানে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার ইমেজে ব্যাটারি লাইফ এবং চার জিবি ছয় জিবি র্যাম আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন স্টোরেজ পাচ্ছেন চৌষট্টি একশো আঠাশ ডিসপ্লে পাচ্ছেন ছয় পয়েন্ট তেতাল্লিশ ইঞ্চি অনেক বড় একটা ডিসপ্লে প্রসেসর পেয়ে যাচ্ছেন অক্টাকোর ড্রাগন ছয়শো আশি ফোর জি দারুণ একটি প্রসেসরের মোবাইল ফোন এটি ক্যামেরায় পেয়ে যাচ্ছেন পেছনে পঞ্চাশ আট দুই দুই মোট চারটি ক্যামেরা সামনে পেয়ে যাচ্ছেন তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়ার্ডের যেটা দিয়ে আপনারা ফুল চার্জ করতে সময় নিতে পারে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা মতো এক ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার আমরা এক নম্বর রিভিউ যেটা রাখছি সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এফ বাইশ মোবাইলটা দেখতে অসাধারণ তাহলে আপনি পেয়ে যাচ্ছেন ছয় হাজার ইমেজের একটা বিগ ব্যাটারি ছয় পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি প্রসেসর পাচ্ছেন octa core MediaTek Helio G আশি এটা গেমিংয়ের জন্য অনেক ভালো র্যাম পেয়ে যাচ্ছেন ছয় জিবি স্টোরেজ পাচ্ছেন একশো আঠাশ জিবি পেছনের চারটে ক্যামেরা পাচ্ছেন আপনি যেখানে থাকবে আটচল্লিশ এবং আট এবং দুই এবং দুই সামনে পাচ্ছেন একটি ক্যামেরা যেটা থাকবে তেরো মেগাপিক্সেলের এই মোবাইলটিও আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের টাকা আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি এতে পেয়ে যাচ্ছেন ফাস্ট চার্জিং সুবিধা প্রসেসর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে octacore two point zero megahertz Samsung F বাইশ মোবাইলের কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক এখানে আপনি ভালো দিক দিয়ে পেয়ে যাচ্ছেন নেটওয়ার্ক কানেকশনটা আপনি পাচ্ছেন অসাধারণ ব্যাটারি লাইফ ও চার্জিং বুঝতেই পারতেছেন অসাধারণ ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সাইডে ভালো দিকগুলোর মতো এটাও আমার কাছে একটা ভালো দিক গুড ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি রেকর্ডিং করতে পারতেছেন র্যাম ছয় জিবি এটা একটা প্লাস পয়েন্ট তো বন্ধুরা আপনারা এই তিনটি মোবাইলের ভেতরে যে কোনো একটি ফোন এই আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে নিতে পারেন কিছুটা হলেও বুঝতে পারছেন যে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ